খালেদা জিয়ার অবৈধ সম্পদের পাহাড় একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে সৌদি আরবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের নামে বেগম খালেদা জিয়ার প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার সম্পদ রয়েছে এছাড়া সংযুক্ত আরব আমিরাতে রয়েছে প্রায় আরও সাড়ে তিনশো কোটি টাকার সম্পদ সিঙ্গাপুরে বেগম খালেদা জিয়ার নামে একশো কোটি টাকা সম্পদ রয়েছে মালয়েশিয়াতেও রয়েছে বেগম জিয়ার সম্পদ সব মিলিয়ে বেগম জিয়ার কয়েক হাজার কোটি টাকা রয়েছে